আবার সেন্টার গোসলও করতে পারতাম জানি না তার পাশা কিভাবে টিকে আছে হন্ডা হ্যাঁ। মাই অ্যাটি দুধ মাই অ্যাটি দুধ কি ভাই চোখের মধ্যে ট্যাটু করাইছে ভাই চোখের মধ্যে ট্যাটু করাইছে মানে দাদু উর উর ভাই তুমি আমাকে ভিডিও বানানো শিখাইছো আমার lakh lakh subscribe Assalamu alaikum guys, welcome back to a brand new reaction video and আজকের ভিডিওতে we're going to see some amazing আজব টিকটকস yes আজকের ভিডিওতে যারা যারা আমাদের ভিডিওগুলো সাবমিট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং চলো দেরি না করে ভিডিওতে চলে যাই তার আগে হাজিরা দিয়ে দেওয়ার জন্য সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন এবং এখনও যদি আমাদের চ্যানেল বা পেজে সাবস্ক্রাইব বা ফলো না করে থাকেন সেগুলো দ্রুত হয়ে যাবে ওকে তাহলে five four three two one let's do this কড়াইয়ের মধ্যে গোসল করতেছে বিষয়টা কি নিজে আগুনও জ্বলতেছে ভাই রে ভাই এই ছেলের আইকিউ ওয়ান থাউজেন্ড ইস মানে দেখেন একই পানি সে ইউজ করতেছে পানিটা গরমও আবার সেন্টার গোসলও করতে পারছেন জানি না তার পাশা কীভাবে টিকে আছে really hard to imagine damn very high Q পাশা পুড়ে যাচ্ছে এমন আমি কিন্তু গোসলটা কিন্তু সে করে নিচ্ছে শীতে অনেকে গোসল করে না সে কিন্তু প্লিজ এই ভিডিও দেখে আই থিঙ্ক মোটিভেটেড হবে বুদ্ধি আছে বলতে হবে যারা শীতে সাধারণত গোসল করেন না বা গোসল করতে ভয় পান তারা এর ভিডিও দেখার পর আই থিঙ্ক একটু হলেও সাহস পেয়েছেন এর মাথায় বুদ্ধি আছে বলা যায় কঠিন শীতের মধ্যে কিন্তু সে গোসল করছে এটা হচ্ছে হরর ভিডিও দেখি কি হরর ভিডিও ভাই এই নে মোবাইল আমি পানিতে ঝাঁপ মারবো তুই ষোলো মাসে আমি ভিডিও করবি এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো দেখবো অনেক লাইক আসবে ওকে আরে ভাই কোথায় আছিস ভাই ছোট আমাকে তুই ভাই আরে ভাই তুমি যে পানিতে ঝাঁপ দিয়ে ভিডিও বানাচ্ছ এটা বিশাল বড় ক্ষতি ভাই তুমি আমাকে ভিডিও বানানো শিখাইছো আমার লাখ লাখ সাবস্ক্রাইব এখানে প্রচুর বাচ্চা ডুবে মারা গেছে তোমার জান চলে যেতে পারে তাই বলে আমার জান যাবে নাকি তোমার জান গেলে তোমার কোনো অসুবিধা নেই কষ্ট হতে তোমার মা বাপের যেমন আমার মা বাবা বুঝছে কি চল ভিডিও তুই কথা কার সাথে বলছিলি আরে ভাই তোমাকে আমি শেষবারের মতন বলছি এখানে ভিডিও বানাই না আমি এখানে ভিডিও বানাতে গিয়ে মারা গিয়েছিলাম তাই আমার মা বাবা কষ্ট পোয়াচ্ছে তাই আমি চাই এখানে যেন কেউ আর ভিডিও না বানা তোমাকে আর কি মানে ওদের ভিডিওটার কনসেপ্টটা খুব ভালো ছিল মেবি একটা অ্যাওয়ারনেস ভিডিও ছিল বাট হরর ভিডিও বানাতে গিয়ে ওরা মানে কেমন ফানি ভিডিও বানায় ফেলছে আমি বলবো আর একটু সময় দেওয়া উচিত ছিল তাড়াহুড়ো না একটু আস্তে ধীরে ভিডিওটা বানালে একটা সুন্দর একটা এন্ডিং হতে পারতো বাট নাইস ট্রাই গাইজ ভালো একটা হরর ভিডিও ছিল আপনারা এটাকে কত দিবেন দশে কত দিবেন প্লিজ কমেন্ট করে আমাদেরকে একটু জানাবেন কেন কত দিলেন সেটাও একটু জানাবেন সেটা আচ্ছা, একটা স্ক্রিনশট এখানে লেখা আছে হ্যাঁ, ছবিটা একটু মনোযোগ দিয়ে দেখেন সেটা একটা চিউর সিল্কি চিউল একটু মাথার উপর দিয়ে এসে সাই করে অর্ধেক ঢাকা লেখা হচ্ছে my my M A I my life my rule আচ্ছা ঠিক আছে আমি শুদ্ধভাবে পড়া উচ্চারণ বুঝতেছি মাই অ্যাটি দুধ মাই অ্যাটি দুধ কি ভাই ও আচ্ছা মাই চিউড ইউ মানে আমাদের বলছে hate may you hate me or love me I don't care বা ডোন্ট পেলে উইথ মি মানে ইংলিশ শিখতে হবে আমাদের সবাইকে ভাইয়ের স্ট্যাটাসটা পড়ার জন্য আরেকটু ইংলিশটা শিখে আসতে হবে প্রপারলি তাহলে হয়তো আমরা ভাইয়ের স্ট্যাটাসটা বুঝতে পারবো by the way face reveal face পুরোপুরি কিন্তু রিভিল হয়নি অর্ধেকটা রিভিল হয়েছে সে অর্ধেকটাই দেখাচ্ছে হাফ ইংলিশ অর্ধেকটা ইংলিশ আসছে আমরা মনে করছি ভাই তো নেক্সট টাইম ফুল ফেস দেখাবেন এবং ফুল ইংলিশ ফুল ফেস রিভিলের সাথে ফুল ইংলিশটা আমরা মানে কারেক্টেড বইতে দেখতে পারবো যারা যারা ফেস রিভিল ফেস এরকম অর্ধেক দেখে কিছু ইংলিশ বলতে দিচ্ছেন বা ভাইকে দেখে আসতে পারেন তার নামটা আমার ভালো লাগেনি কিন্তু তার ওয়েটা মানে ফেস রিভিল অর্ধেক করছে ফুল ফেস রিভিল করলে হয়তো সে সব কিছু ঠিক করে আসবে আশা করি কি হচ্ছে বাচ্চাদের নিয়ে ওকে বাচ্চাকে একজন একটা চিপস দিয়ে এই কিরে কিরে ও বাচ্চারা চিপস দিয়ে উঠাই নিয়ে গেছে অনেকগুলো বাচ্চাদের মধ্যে বাচ্চা চুরি করতেছে কি এক বাচ্চা কাঁদতেছে দেখে ওকে না না এবার বাচ্চাগুলো শিয়ানা হয়ে গেছে না না বাচ্চাগুলো শিয়ানা হয়ে গেছে এখন আর নিচ্ছে না এখন আর নিচ্ছে না এখন আর নিচ্ছে না এই তো চালাক হয়ে গেছে এখন আর নিচ্ছে না বাচ্চাদেরকে দেখছেন উদাহরণ দিয়ে শিখালে এরা কত তাড়াতাড়ি শিখে এখন আর কেউ নিবে না যেই দেখছে বাচ্চাটাকে নিয়ে চুরি করে নিয়ে গেছে এখন আর কেউ নিবে না দেখছেন চালাক কিন্তু চালাক কিন্তু সবগুলো বাচ্চাই মোটামুটি আলহামদুলিল্লাহ শিখে গেছে অপরিচিত কারো কিছু দেওয়া এটা নেওয়া ঠিক না টান দিয়ে নিতে পারতেছে না এখন কত কিছু অফার করতেছে কানতেছে কিন্তু নিচ্ছে না বাপ রে বাপ আরে লাস্ট জন আরে লাস্ট জন লাস্ট জনের একটা বিশেষ করে এপিক ছিল মানে আপনাদের যারা একদম ছোট বাচ্চা আছে বাসে তাদের হয়তো এরকম কোনো একটা সিমিলার ওয়েতে একটা লেসন শিখাইতে পারেন মানে কয়েকজন বাচ্চাকে রেখে একজন বাচ্চাকে চিপজি উঠিয়ে নিয়ে গেলে তাহলে আরেকটা বাচ্চার উপর এফেক্ট পড়লো যে এরকম একটা আননোন পার্সন যে কোনো সময় একটা কিছু দিয়ে তাকে এভাবে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে ইটস ভেরি গুড ওয়ান আমি বলবো এটা এটা এটা আমি দশে এইট পয়েন্ট ফাইভ দিব বিকজ ইট ডিজার্ভস ইট মানে এরকম ওয়েতে খুব সুন্দরভাবে শিখায় দেওয়া আমরা মার্কেটে যাই বাচ্চাদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই বাচ্চাদেরকে একটু বসতে দিই কখনো বাচ্চাদেরকে এভাবে কেউ অপরিচিত কিছু দিলে যাদের না নেয় এটার জন্য হলো বাচ্চাদেরকে এরকম একটা লেসন দেওয়া উচিত I appreciate I appreciate this sort of initiatives ভাই ভাই চামড়া এরকম উফ এটা মানে মাথার চামড়া ভাই Everybody's saying it's fake. I do have a ভাই Well, I don't. Oh, ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই What do you think about that? I don't have a ভাই পারতেছে কেমনে এটা Not an alien. ও ও, ভাই ভাই ভাই ভাই ভাই, ফেটে গেল ও নিজে নিজে করতেছে এটা এটা নিজে নিজে করতে ভাই ড্যাম ভাই চামড়া চামড়া খেয়ে দিতেছে ওরে দাদু ওরে দাদু ওরে দাদু উফ। উম। উম, দাদু কেজ পুরো ভাই রগের চামড়া বেড়ে গেছে ভাই ভাই ভাই ভাই দিস ইজ এক্সট্রিম এটা সহ্য করতে করে নিয়ে দিয়েছে আমি জানি এগুলো স্পেশাল এফেক্ট বা এডিটেড কিনা বাট মনে হচ্ছে না ফর সাম এক্সেন কেন যেন মনে হচ্ছে না দিস ফিলস রিয়েল দেখেন এদের ভাই ভাই মানে আমার রক্ত দিতেছে চোখের মধ্যে ট্যাটু করাইছে ভাই চোখের মধ্যে ট্যাটু করাইছে মানে ইস ইস ভাই এটা কোনো ঠিক হয়নি না এটা এটা এটা এটা এটা ফিলস ডেঞ্জারাস ভাই করবে কী করবে ওরে ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই ভাই এদের বডি পুরো ইলাস্টিক পুরো ইলাস্টিক বডি ইলাস্টিক বডি ভাই কি করতেছে এরা next video discover twenty five carry ওরে হুজুর ওর দুটা দেখো দেখ ওই হাত দিয়ে আর ধরে শুধু এই গাড়ি দেখেন আপনি যাও হয়ে আসো ওনাদের দুর্বল দেখেন 소영, 너가 여기. 나는 더. 리만 당해, 리만. 리만. 리만. 오리. 오리. 다시 한 번. 오리. 오리. 오리. 왜 이렇게 사운드 했지, আচ্ছা। নামটা কোন আপনার নাম বলবো হ্যাঁ। আমার নাম ময়নউদ্দিন ময়নউদ্দিন হ্যাঁ। সিসি না সিসি না হ্যাঁ, আচ্ছা কি করেন আপনি আমি এদিন ওয়াশ করি আচ্ছা এরা করে চাউল নেই আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার কি করব করেছি সলবল হয়েছে সলবল হয়নি সলবল হয়নি না নেন না হয়নি না গাইস দের আর so many talented people in the world মানে পুরো পৃথিবীতে অনেক ট্যালেন্টেড মানুষজন আছে এবং তাদের স্কিল হয়তো ইন্টারনেটের জন্য আজকে আমরা এত ইজিলি ঘরে বসে আমাদের মতো করে আমরা দেখতে পারি তো আমার কিছু ট্যালেন্টেড মানুষজনের সাথে পরিচয় হয়েছিল থ্রু ইন্টারনেট এবং তাদের মাধ্যমে আমি একটা ইন্সপিরেশন পাই একটা গ্রুপ খোলার সেখান থেকে এই কেজিপি ফ্যামিলি ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপটা খোলা হয় এবং সেখানে আলহামদুলিল্লাহ অলমোস্ট ফিফটি থাউজেন্ড মেম্বার খুব দ্রুত হয়ে যায় এবং সারা হয়তো আপনাদের মধ্যে যারা ভিডিও দেখছেন তাদের মধ্যেও কেউ কেউ আছেন ওখানে তারা হয়তো জানেন ফিফটি কে উপলক্ষে আমরা আমাদের একটা টি শার্ট দেওয়ার কথা ছিল এবং তার সাথে একটা অ্যামেজিং অ্যাডিশনাল সারপ্রাইজও অ্যাড হয়ে যায় আমরা একটা হুডিও করে ফেলি তো এইটা হচ্ছে সেই টি শার্ট এবং হুডির ডিজাইন ফাইনালি ইটস প্রিন্টেড আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সবাই স্ক্রিনে এই মুহূর্তে ছবিও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই টি শার্ট এবং এই হুডিগুলোর যে কোয়ালিটি আপনি নিজে পরলে এবং আপনি যদি ব্যবহার করেন আপনি আসলে এটা প্রিমিয়ামনেসটা বুঝতে পারবেন যারা যারা অলরেডি এই টি শার্ট এবং হুডি জিতে গেছেন তাদেরকে কংগ্রেচুলেশনস যারা যারা গ্রুপে এখনও জয়েন করেননি ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেক্ষেত্রে জয়েন করে নিতে পারেন so thanks goes to one Ummah BD তাদের জন্য আমি এই হুডি এবং টি শার্ট খুব ইজিলি প্রিমিয়াম কোয়ালিটিতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারতেছি তো আপনারা যারা এই হুডিটা কালেক্ট করতে যাচ্ছেন বা টি শার্টটা কালেক্ট করতে আছেন তারা কাইন্ডলি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি ওয়ান নম্বর মিডিয়ার ওয়েবসাইটে গিয়ে এই টি শার্ট এবং হুডিটা পারচেস করতে পারেন এবং make sure to use the promo code KGP yes KGP promo কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা পুরো ওয়েবসাইটে মানে ওয়ান উবাবিডির ওয়েবসাইট থেকে যা কিছু কেনাকাটা করবেন সব কিছুর উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এনজয় করতে পারবেন সো আমি বলবো আপনারা যে যাই কিনতে চাচ্ছেন না কেন ইভেন সেটা এই হুডি হোক বা টি শার্ট হোক তাহলে সরাসরি ওয়ান মোবিলির ওয়েবসাইটে চলে যান কেনাকাটা করে ফেলুন এবং প্রোমো কোড কেজিপি ইউজ করে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট উপভোগ করুন দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে নেক্সট ভিডিওতে কিনলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পক্ষ থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম